করুণা সিন্ধু দীনবন্ধু তুমি সর্বসায়া দয়াল তুমি বিনে কেউ লক্ষ নাই ত্রিসংসারে করোনা সিন্ধু না বন্ধু তুমি সর্বস ধরেছ রহমান রহিম নাম ধরেছ রহমান রহিম সাত পারো করুণা সিন্ধু বন্ধু তুমি সর্বস্ব না তুমি দয়াল দাসের লো না তুমি ডাকি হে বন্ধু তুমি সর্বসায়া করোনা সিন্ধু দীন বন্ধু দয়াল তুমি সংসারে আমার বলে নাই দয়াল তুমি দিলে কেউ লজনাই সংসারে দীন বন্ধু তুমি